কিন্তু আসলে পরে আমাদের দেশে তো আপনার চুরি চামারি বেড়ে যেতে পারে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মমিন কেন এই কথা বলেছে জানেন প্রবাসীরা দেশে আসলে চুরি চামারি বেড়ে যাবে কারণ আমাদের পররাষ্ট্রমন্ত্রী সারাদিন টিকটকে ভিডিও দেখে টিকটকে ভিডিও দেখতে দেখতে একদিন হঠাৎ করে এই ভিডিওটা চোখে পড়ে গেছে এই মরুভূমির মধ্যে এই বাড়ি থেকে একটা লোহা পাইছি এই লোহাটা আমি এখন আপনাদেরকে শেখাবো কিভাবে চুরি করতে হয় চুরি করে কিভাবে বিক্রি করে দুপুরে খাবার খাইতে হয় তারপর থেকে আমাদের মানিক খুব বড় একজন ফ্যান সে সারাদিন মানিক চূড়ার ভিডিও দেখে দেখে দেখে সে সেখান থেকে ইন্সপায়ার হয়ে সে মনে করে যে সকল প্রবাসী মনে হয় প্রবাসে এসে মানিক মতো লোহা টোকাই কাগজ মাছ ফ্রিজ এগুলা চুরি করে এবং সকল প্রবাসী মানিক চুরার মতোই চোর এর জন্য পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকরা যখন সামনে এসে তখন তার সাইকোলজিটা ওই ওই দিকেই কাজ করে যে মানিক চূড়া যেমন সৌদি আরবে চুরি করতেছে তেমন প্রত্যেকটা প্রবাসী বাংলাদেশ এসে চুরি করবে কারণ মানিক চুরার মতো আর কোনো প্রবাসী ভাই এভাবে চুরি চামারি প্রবাসে করে না তো যাই হোক আজকে কথা বলবো মানিক চোরাকে নিয়ে ওরফে মোহাম্মদ মানিক মিয়া যার দেশের বাড়ি টাঙ্গাইল এই মানিক চোরা ওরফে কালা মানিক সে হিরো আলমের মতো রাতারাতি ভাইরাল হওয়ার জন্য সে এইসব আজে বাজে কাজ করে বেড়াচ্ছে সে প্রবাসীদের মান সম্মান নিয়ে খেলা করতেছে তো আজকে আমি কথা বলবো সেই বিখ্যাত কুখ্যাত মানিক চোরাকে নিয়ে যার দেশের বাড়ি টাঙ্গাইল সে দুই আঠারো সালের ফেব্রুয়ারিতে সৌদি আরবে আসে সৌদি আরবের দাম্মাম কাতিব শহরে থাকে সেখানে সে দিয়ে ভিসায় সৌদি আরবে আসে যার কারণে তাকে কাজই দেওয়া হয় টোকাইগিরির কাজ যদিও এই কাজটাকে আমি সম্মান করি সেলুট জানাই তারপরেও তার মতো যে বেহায়াপানা এই বেহায়াপানাটাকে আমি আসলে নিতে পারতেছি না এবং আমার মতো আমি জানি আপনারাও নিতে পারতেছেন না এর জন্য আমি মাঝে মধ্যেই প্রায় দুই তিন দিন ধরে পোস্ট করতেছি যে আসলে মানিক মিয়ার সম্পর্কে আপনারা কি জানেন বা আপনাদের মতামতটা কি আপনারা কমেন্টে লিখেন তো আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি আজকে মানিক মিয়াকে নিয়ে এরকম একটা ভিডিও করতে বাধ্য হলাম তো যাই হোক মানিক মিয়ার সাথে গত দুই দিন আগে আমার সাথে কথা হয়েছিল কিন্তু কথা হওয়ার পরে তাকে আমি বোঝাইছি ভালোভাবে যে ভাই দেখেন এটা করা ঠিক না এটা করার কারণে অনেক প্রবাসী দেখেন আপনাকে কমেন্টে গালিগালাজ করতেছে আপনার বাবা মা তুলে গালিগালাজ করতেছে আপনার বংশকে নিয়ে কথা বলতেছে আর আপনি যে প্রবাসী কাজগুলো করেন আমরা অনেকেই প্রবাসী এরকম কাজ করে থাকি কিন্তু এই কাজগুলো যে আমরা ফেসবুকে দেখাবো বা ইউটিউবে দেখাবো বা হালকা কিছু সিম্পেটি পাওয়ার জন্য আমরা এই কাজগুলো যদি আমরা ভিডিও আকারে দেখাই তাহলে বাংলাদেশের সবাই মনে করবে সকল প্রবাসী মনে হয় প্রবাসে মানিক চূড়ার মতো এই জিনিসপাতি চুরি করে আমি তাকে ভালোভাবে বোঝানোর পরেও সে যখন কথা শুনলো না তার একটাই উদ্দেশ্য সে ভাইরাল হবে আর এই ভাইরাল হওয়ার পিছনেও তার একটা কারণ আছে সে কারণটাও আমি বলতেছি সে কারণটা হচ্ছে সে যখন কলেজ লাইফে লেখাপড়া করতো সকিনা নামে একজন গার্লফ্রেন্ড ছিল সেই সকিনা তাকে আসলে শেখা দেয় কেন শেখা দেয় কারণ সে বেকার ছিল এবং তার পারিবারিক অবস্থাটা খুব একটা ভালো ছিল না তখন সেই সগিনার শেখা খেয়ে সে প্রবাসে এসে প্রবাসে আসার পরে আসলে তার একটা অ্যাক্সিডেন্ট হয় এই অ্যাক্সিডেন্টটা কিভাবে হয় সে সূত্রটা এখন আমি জানি না তবে অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার মানসিক ভারসাম্য একটু নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার পরে তার সব সময় চিন্তা চেতনা ছিল যে সে খুব তাড়াতাড়ি ভাইরাল হবে ফেমাস হইতে হবে ফেমাস হয়ে যেমন বাংলাদেশে অনেকেই ফেমাস হওয়ার পরে অনেক স্পন্সর পায় স্পন্সর থেকে রাতারাতি বড় লোক হয় মানিকের চিন্তা চেতনাটাও এরকম ছিল যে খুব তাড়াতাড়ি সে ভাইরাল হবে ভাইরাল হয়ে সে খুব তাড়াতাড়ি টাকা পয়সা অনেক টাকা পয়সা ইনকাম করবে এবং খুব হাই লেভেলে চলাফেরা করবে তার জন্য সে একদম নিচ থেকে তার বুদ্ধির তুলনা করতে হয় ভাই কারণ সে সবসময় মানুষের মনে ঢুকার চেষ্টা করছে এবং সে এত সুন্দর সুন্দর স্যাড বাজনাগুলো অ্যাড করে খুব দুঃখের সাথে সে মরুভূমিতে গিয়ে সে টুকাইগিরি করার সময় চুরি করার সময় লোয়া ফ্রিজ এগুলো টুকাইগিরি করার সময় খুব দেখবেন সবটা ভিডিওর মধ্যেই সে একটা স্যাড বাজনা অ্যাড করে স্যাড মিউজিক অ্যাড করে অ্যাড করার ফলে কি হয় আমরা যখন একটা স্যাড মিউজিক আমাদের ব্রেনটে নেই তখন আমরা যা কিছুই দেখি না কেন সেটার প্রতি আমাদের মাইন্ডটা চলে যায় আমাদের ব্রেনটা ওই দিকে আকর্ষণ করে তো নজর দেওয়ার ফলে আমরা খুব সিম্পেতি পেয়ে আমরা কি করি শেয়ার দিই তো শেয়ার দেওয়ার ফলে সে তিন মাসে প্রায় তার টিকটকে প্রায় তিরিশ লক্ষ ফলোয়ার্স গেন করে গেন করার মধ্যেই তিরিশ লক্ষের মধ্যে আমাদের পররাষ্ট্রমন্ত্রীও একজন পাগল নাকি তো যাই হোক পররাষ্ট্র মন্ত্রীকে নিয়ে আজকে কথা বলবো না আজকে কথা বলবো মানিকচোরাকে নিয়ে এই মানিকচোরা কতটাই সিটার কতটা বাটপার কতটা নিচে নামলে মানুষ কতটা পাগল হলে এরকম সিটারি বাটপারি করে এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না চলেন ভিডিওটা দেখে আসি তো চাবিটাও নিয়ে ফেলছি আজ থেকে তো এটা ইয়ারিস ব্র্যান্ডের গাড়ি আমার ঠিক আছে মানিক মেয়ে আমরা বুঝলাম যে গাড়িটা আপনার আপনার চার দিন আগে পোস্ট করছেন আপনি গাড়ি কিনলেন কিন্তু আপনি যে আরও এক মাস আগে এই লোকের সাথে এই লোকটার চেহারা ভালোভাবে দেখেন আর এখন আমি ছবিটা দেখাচ্ছি এই লোকের সাথেই গত এক মাস আগে মানিক মিয়া মক্কায় ওমরা করতে আসছিল মদিনায় গিয়েছিল একই এই সেম গাড়িতে এবং সেম লোক দেখেন ভালোভাবে দেখেন দেখলেই ইনশাল্লাহ বুঝতে পারবেন সবাই শুধু এইখানেই মানিক চূড়া থেমে নেই সে ছয় দিন আগে পোস্ট করছে চার দিন আগে গাড়ি কিনলো কিন্তু ছয় দিন আগে সে পোস্ট করছে একই গাড়ি সেম গাড়ি আমাকে সৌদি আরবে অনেক জায়গায় যাইতে হয় এর জন্য গাড়িটা কিনলাম তো ভালো কথা ভাই আপনি আমরা দেখছি সাইকেল নিয়ে আপনি এই জায়গায় ও জায়গায় গিয়ে ভাঙারি চুরি করেন ঠিক আছে তো এই যে জঙ্গলে গিয়ে আপনি ভাঙারি চুরি করতেছেন তো এখানেও কি এখন ভাই গাড়ি নিয়ে যাবেন আর সবচেয়ে লজিক বড় লজিক হচ্ছে ভাই আপনি বলদেই কাজ করেন সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স না থাকলে আপনি গাড়ি কিনতে পারবেন না আর আপনার বেতন হচ্ছে সাতশো রিয়াল আপনি কীভাবে একটা গাড়ি অ্যাফোর্ড করেন ভাই পঁয়ত্রিশ হাজারের গাড়ি আপনি বলতেছেন পনেরো হাজার ষোলো হাজার রিয়াল দিয়ে টায়ারগুলো আপনি চুরি করে নেবেন দুই দিন পরে বুঝতে পারছি তো গাড়ি দিয়া যাই হোক এই লজিকগুলো ইনশাআল্লাহ কাজে লাগবে আপনারা বুঝতে পারছেন যে কীরকম মানিক চোর একটা সিটার আর সিটার মানুষকে সবাই আনফলো করবেন আশা করতেছি তো আমার কমেন্টগুলা পরে খুব খারাপ লাগছে যে আসলে অনেকে মাইন্ডে নিছে ভিডিওটা এতটা মাইন্ডে নেওয়ার দরকার ছিল না সকাল পাঁচটায় ঘুম থেকে ওই সব ডিউটিতে আসি রাত্রি নয়টা দশটা বাজে বাইরে ভাই তাহলে তুই চুরি করস কখন সারাদিন তো ডিউটি করস বলো দিয়ে চুরি করতে যাস কখন ভাই এটা আমার একটু কবি সাতশো টাকা স্যালারি এই সাতশো টাকা স্যালারি দিয়ে কী হয় বাইরে কাজ করে টাকা ইনকাম করতে হয় তারপর দেশে আসলে মূল কাহিনীটা একটা সাজানো নাটক বা একটা কন্টেন্ট বলতে পারেন যেমন আমি এই ভিডিওটা মেক করতেছি আমারও একটা কন্টেন্ট কিন্তু আমার কন্টেন্টের মধ্যে লাস্টে গিয়ে একটা মেসেজ থাকবে যে মেসেজটা হচ্ছে মানিক মিয়া যাতে যে সে ভুল পথে চলতেছে সেই ভুল পথ থেকে শুধরে আসে তো এই ভিডিওটা করার কারণ হচ্ছে মানিকমে একটা স্পন্সর পায় স্পন্সরটা হচ্ছে ভিপিএন এর আনলিমিটেড নেট তো সেটা পাওয়ার পরে সে ভিডিওর আসলে সে একটা মূর্খ মূর্খ কারণ তার মধ্যে এরকম লেখাপড়া নাই তার মধ্যে কোনো মানবতা নাই মানবতা না থাকার কারণে সে যখন মাত্র কয়েক একটা টাকার জন্য একটা স্পন্সার পাওয়ার জন্য যেহেতু তার প্রায় এখন চার লাখের উপরে ফলোয়ার ইউটিউবে প্রায় চার লাখের উপরে সাবস্ক্রাইবার তো তার জন্য সে এখন মাঝে মধ্যে টুকটাক স্পন্সার পায় স্পন্সার পাওয়ার ক্ষেত্রে সে কি করছে যে এই একটা ভিডিও বানিয়ে দেই যে এই ভিডিওর মাঝখানে দেখেন এই স্পন্সারটা লাগিয়ে দিছে আপনাদের জন্য সুসংবাদ মোবাইলে ফ্রি আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন খুব অল্প খরচে এমনকি হাই স্পিড মোবাইলে ব্যাংকিং পাগল বিকাশ ডাচ বাংলা ব্যাংকিং করতে পারবেন খুব অল্প খরচে যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে এমনকি নাম্বারও দেওয়া আছে তো ভিডিওটা করার কারণ হচ্ছে এই বলদিয়া যে কাজগুলো করে অর্থাৎ রাস্তা পরিষ্কার করে তো বলদিয়া থেকে যখন তাকে কাজে দেওয়া হয় সকাল সাতটার সময় আসলে বলদিয়া ডিউটিতে যাইতে হয় তখন বলদিয়া গাড়ি দিয়ে রাস্তায় রাস্তায় নামিয়ে দেওয়া হয় তো কিছু ব্যাগ দেওয়া হয় এইগুলা দিয়ে সারা দিন তারা কি করবে এই রাস্তায় থেকে পলিথিন এটা এটা আবর্জনা টুকাবে কিন্তু মানিক করে কি মানিকের আসলে চুরির অভ্যাসটা তার বাংলাদেশে থাকা অবস্থায় ছিল এখানে এসেও সে কি করবে সৌদি আরবের যে যেখান থেকে যা পারে যে যেটা যখন যেটা তার চোখে পড়ে সেটাই সে চুরি করে বিক্রি করবে আসলে এই স্বভাবটা আমাদের বাংলাদেশি হয়ে মান সম্মানে আঘাত আনে কেননা আমরা বাংলাদেশি একটা বাংলাদেশি যদি চুরি করে এই ভিডিওগুলো টিকটকে অনেক সৌদি আছে অনেক সৌদি এই ভিডিওগুলো দেখে মনে করে প্রত্যেকটা বাঙালি আলিবাবা প্রত্যেকটা বাঙালি হারামি অর্থাৎ প্রত্যেকটা বাঙালি চোর ডাকাত এর জন্য এই ভিডিওগুলো করে সে রাতারাতি ভাইরালে আসছে ঠিকই কিন্তু তার মান সম্মানটা কিন্তু একদম নিচে নেমে গেছে এই মান সম্মানটা আরও উপরে আসার জন্য মানিক মিয়া তার প্রত্যেকটা ভিডিওর কমেন্টে গালি খায় গালি খাওয়ার পরে সে এই ভিডিওটা মেক করছে যে আমি যদি একটা গাড়ি কিনি হয়তো আমার মান সম্মানটা একটু উপরে আসবে আগে যেমন নিচে ছিল কিন্তু তার হলো না এই গাড়িটার কমেন্ট সেকশনে আপনারা একটু গিয়ে দেখবেন কতটা গালি না খেলে মানুষ আসলে মানুষের বোধগম্য হবে যে আসলে আমি এই ভিডিওগুলো এখন থেকে আর মেক করব না আমি ভালো হয়ে যাব প্রবাসীদেরকে নিয়ে আর কোনো কথা বলবো না প্রবাসীদেরকে ছোট করে আর কোনো ভিডিও বানাবো না একটা কথাই বলবো এরকম হাজার হাজার মালিকের প্রায় তিন চারশো ভিডিও আছে তার ইউটিউব ফেসবুক মিলে টিকটকে তো তার ভিডিওর কোনো অভাব নাই তো প্রত্যেকটা ভিডিওতেই প্রবাসীদেরকে ছোট করে নিচু করে কথা বলা হয়েছে এবং প্রত্যেকটা ভিডিওর কোনো মেসেজ নাই সবটা মেসেজই প্রবাসীরা নিচু প্রবাসীরা কামলা প্রবাসীরা নাদাফার কাজ করে প্রবাসীরা টয়লেট পরিষ্কার করে প্রবাসীরা সৌদি আরবে আর কোনো কিছু করে না প্রত্যেকটা প্রবাসীকেই অপমান করা হয়েছে আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি যে এই মানিক কতটা ছোট লোক সেটা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন ভিডিওটা দেখা ভিডিওটা দেখাচ্ছে যে সে অনেক ভাই এই সৌদি আরবে বিল্ডিংয়ের কাজ করতেছে এবং সে তাই সে সেই ভাইদের কাছে গিয়ে বলতেছে আপনি মাস্ক খোলেন আপনি সৌদি আরবে কয় বছর ধরে আসছেন ভাই একটা মানুষ বিদেশে কাজ করতেছে প্রত্যেকটা কাজকে আমরা সম্মান করি কিন্তু এটা না যে প্রত্যেকটা কাজকেই আমার ফ্যামিলিকে দেখাইতে হবে বাংলাদেশে দেখাইতে হবে হ্যাঁ আমরা কি কাজ করি না করি আমরা সেটা মুখে বলতে পারি ভিডিও আকারে দেখাইলে বাংলাদেশে থেকে সবাই মনে করবে হ্যাঁ প্রত্যেকটা প্রবাসী মনে হয় এই কাজই করে আসলে যে প্রবাসীরা ব্যবসা করে প্রবাসীরা এখন উদ্যোক্তা সেগুলো তার চোখে পড়ে না কারণ মানিক যে কয়েক ক্লাসের লোক মানিক মনে করে সবাই এই একই ক্লাসের লোক তার প্রত্যেকটা ভিডিওই ভাইরাল হওয়ার উদ্দেশ্যে করা কোনো ভিডিওর মধ্যে কোনো মেসেজ নাই সে যদি চাইতো সে মন মাইন্ড যদি ভালো হইতো যে প্রবাসীদেরকে নিয়ে কিছু করব। প্রবাসীদেরকে হেল্প করব। তাহলে প্রবাসীদেরকে তথ্য দিত প্রবাসীদেরকে কোনো নিউজ দিত প্রবাসী প্রবাসীদেরকে কোনো সেবা করতো তার ভিডিওতে কোনো সেবা নাই কোনো কিছু নাই সে এখন একটু ফেমাস হয়েছে ঘুরে বেড়াচ্ছে আর সেটাই করতেছে আর স্পন্সারের টাকা পাওয়ার জন্য যে কোনো যে কোনো কন্টেন্ট মেক করে আমাদেরকে বিভ্রান্ত করতেছে প্রবাসীদেরকে ছোট করতেছে তো আমি চাই এই ভিডিওটা আপনারা শেয়ার করেন এবং এই ভিডিওর নেক্সট পার্ট আসবে সেটা হচ্ছে আরবি ভার্সনে অর্থাৎ যাতে সৌদিরা মানিক মিয়াকে চেনে কারণ আমি একা কোনো কিছু করতে পারবো না আপনারা জাস্ট শেয়ার করবেন এই ভিডিওর পরে সেকেন্ড একটা ভিডিও আসবে মানিকের অনেকগুলো ভিডিও আর ভার্সন করে দিব এবং আমি নিজে সেখানে কথা বলবো আমার সাথে আরও দুই তিনটা সৌদি আমার ফ্রেন্ডরা কথা বলবে যে আসলে মানিক মিয়া কী করতেছে সৌদি আরবে কিন্তু এটা আনলিগেল আপনার একটা মরুভূমি কেন আপনি সাগরের মধ্যে একটা একটা লোহা পড়ে আছে একটা লোহা আপনি তুলতে পারবেন না কারণ সেটা আপনার না আর মানিক বলতেছে কি এটা আমার হক ভাই তোমার হক কোনটা তুমি বাংলাদেশে গিয়ে দেখাও সৌদি আরবে এসে তোমার হক দেখায়া পাশার উপর ডান্ডার বাড়ি খাওয়ার কোনো দরকার নাই ঠিক আছে সময় আছে সোজা আর নেক্সট ভিডিও আসতেছে খুব তাড়াতাড়ি আমি ওটা আসলে এডিট করতে একটু সময় লাগবে কারণ সেখান থেকে নিজ দিয়ে আমি টাইটেল দিব সব কিছু আরবি ভার্সন যাতে আরবিতে সৌদি আরবের যারা ভিডিওগুলো দেখে তারা যাতে ভিডিওগুলো বুঝতে পারে তো সবাই সাথে থাকেন পাশে থাকেন আর মানিক মিয়ার আরও কয়েকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা পুরোটা দেখে আপনি কোনো মতামত যদি থাকে কমেন্টে জানান আমি ভুল বলছি কি সঠিক বলছি সেটাও কমেন্টে লিখবেন তার ভিডিওগুলো আসলে কি কোনো মেসেজ দেয় নাকি তার ভিডিওগুলো আমাদের প্রবাসীদের বিরুদ্ধে কথা বলে প্রবাসীদেরকে ছোট করে কোনো মেসেজ দেয়া তার উদ্দেশ্যটা আপনারা বুঝতে পারছেন যে সে মাত্রই ফেমাস হওয়ার উদ্দেশ্যে এসব ভিডিওগুলো মেক করে তার অন্য কোনো চিন্তা ভাবনা নাই তার একটাই চিন্তা ভাবনা যে আমাকে ফেমাস হইতে হবে আমাকে টাকা কামাইতে হবে আমাকে স্পন্সার পাইতে হবে এর জন্য সে যখন যা পাচ্ছে সেটা নিয়েই ভিডিও করতেছে আবার দেখেন এখানে আরেকটা ভিডিও সে মরুভূমিতে পচা মাছ নিয়ে এসে ভেজে খাবে আরে ভাই প্রবাসীদের সৌদি আরবে অন্তত আমি যেহেতু সৌদি আরবে থাকি পাঁচ বছরের উপরে হয়ে গেছে অন্তত সৌদি আরবে কেউ বলতে পারবে না ভাই খাবার কষ্টে আছে হ্যাঁ খাবার কষ্টে ছিল করোনার মধ্যে নতুন প্রবাসীরা আসছিল টাকা পয়সা ছিল না আমিও চেষ্টা করছি আমার সাধ্যমতো অনেককেই উপকার করার আপনারা দেখছেন যাই হোক খাবার কষ্ট তখন ছিল আর সৌদি আরবে খাওয়ার কষ্টটা কেউ বলতে পারবে না বা দুই একজন হয়তো বলতে পারে কিন্তু এই দিয়ে অফিসে যে সাতচরিয়ার বেতন দিয়া সে কিভাবে বলে যে তার খাওয়ার কষ্ট সে মরুভূমির মধ্যে গিয়ে ভাত খাচ্ছে কিসে করে সে ভাত খাচ্ছে মানে কি ভাই আমাদের মানুষজন খুব স্মার্ট তারা যদি বিদেশে থাকে একদিকে না একদিকে কিছু ম্যানেজ করে মানে তার জন্মই জন্মের কি ঠিক আছে আমি তো মানে সন্দেহে পড়ে গেছি যাই হোক আল্লাহ তার হেদায়ত দান করুক ভিডিওটা আর বড় করব না এই ভিডিওটা জাস্ট আপনাদের উদ্দেশ্যে করা আপনারা ভিডিওটা কতটা শেয়ার করবেন জানি না তবে আপনাদের চোখে যে কালো চশমা ছিল সেটা খুলে দেওয়ার উদ্দেশ্যই ছিল আমার তো আশা করি সবাই ভালো লাগছে ভালো না লাগলে কিছু করা নাই আপনাদের মতামত কমেন্টে জানান আর সেকেন্ড ভিডিওটা আমি আসলে সৌদিদেরকে নিয়ে ডেডিকেট করে আমি ভিডিওটা বানাবো যাতে ভিডিওটা সৌদিরা দেখে এর উপর কোনো একটা অ্যাকশন নেয় কারণ আমরা হয়তো কোনো কিছু করতে পারবো না যদি সে জেদ্দার মধ্যে হইতো তাহলে আমার সাধ্যের মধ্যে হয়তো আমি কোনো কিছু করতে পারতাম যেহেতু সে ধাম্মামে থাকে তো আমার দ্বারা কোনো কিছু করা সম্ভব না যদি আপনারা ধাম্মাম প্রবাসীরা চান তাকে আটকাবেন কারণ আপনাদেরও মান সম্মান কিন্তু ছোট হচ্ছে আপনার এলাকার সবাই ভাবতেছে আপনিও প্রবাসী হয়তো এই কাজটা করেন প্রবাসীদেরকে ছোট করে যে ভিডিওগুলো বানাচ্ছে আপনারা চাইলে তাকে থামাইতে পারেন আর না চাইলে তো কোনো কিছু করার দরকার নেই আমি ভিডিও বানাবো মানিক যেমন কন্টেন্ট বানায় আমিও কন্টেন্ট বানাবো আপনারা দেখবেন ভিউজ আসবে টাকা আসবে each and everything fair and lovely bye bye tata আল্লাহ হাফেজ শিক্ষা করবো আমাকে অনেকে গালি দেয় বিদেশ কি তুই একলা আইসস নারো কেউ আইসে আমার কপালে এই পেপার টুকানি জোড়ে না ভাই